আজকে আমরা কথা বলবো এই সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে সো মূলত আমি এই ভিডিওতে দেখাবো এই সাইন্টিফিক ক্যালকুলেটরকে আমরা কিভাবে ইউজ করে খুব সহজেই অনেক জটিল জটিল অঙ্ক খুব কম সময়ে করে ফেলতে পারি এবং আমরা যে অঙ্কগুলো করি সেগুলো রিড করতে পারি আর বিশেষত এই স্কিলটা অ্যাডমিশন টেস্টে খুব সাহায্য করে সো um, মূলত এই ক্যালকুলেটর um, আমি হচ্ছে যে এ টু জেড দেখাবো একবার কমপ্লিট এভরিথিং ভিডিওটা একটু লং হবে তবে আমি ম্যাকশিওর করতে পারি ভিডিও শেষে আমরা সবাই এই ক্যালকুলেটর একবার মাস্টার হয়ে যাব প্রথমে আমরা কথা বলবো সাইন্টিফিক ক্যালকুলেটরের কিপ্যাড নিয়ে সো আমরা দেখতে পাচ্ছি এই সাইন্টিফিক ক্যালকুলেটরে তিন ধরনের কিপ্যাড আছে প্রথমে যে কিপ্যাডগুলো সাদা কালারের এই কিপ্যাডগুলো হচ্ছে যে নিউমেরিক কিপ্যাড এরপর হচ্ছে থেকে কালো কালারের কিপ্যাড আছে এই কিপ্যাডগুলো হচ্ছে কি স্পেশাল কিপ্যাড যে কিপ্যাডগুলো আসলে সাইন্টিফিক ক্যালকুলেটরকে স্পেশাল করে তোলে এরপর হচ্ছে অ্যাশ কালারের যে কিপ্যাডটা দেখতে পাচ্ছি এই কিপ্যাডগুলো হচ্ছে থেকে আসলে কন্ট্রোল কিপ্যাড এখন সাইন্টিফিক ক্যালকুলেটরে প্রত্যেকটা যেই বাটন হুম প্রত্যেকটা বাটনের আসলে একাধিক ফাংশন আছে এখন আমি যদি ভালো মতো খেয়াল করে দেখি প্রত্যেকটা বাটনের উপর একটা কালারে লেখা এবং নিচে আরেকটা কালারে লেখা যেমন এই বাটনের উপরে হচ্ছে যে কি এটা হচ্ছে উপরে হচ্ছে যে কি স্কোয়ার নিচে হচ্ছে কিউব আবার এই বাটনে হচ্ছে যে কি উপরে হচ্ছে আর আর নিচে স্টো এখানে উপরে হচ্ছে যে কি আমার কি মাইনাস নিচে হচ্ছে যে কি আবার এ আবার হচ্ছে কি অ্যাঙ্গেল সো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো হচ্ছে যে কি আমরা কিভাবে ডিল করব এখন আমি আস্তে আস্তে বলবো ঠিক আছে এখন আমি যখন এই ক্যালকুলেটরে কোনো একটা নর্মাল অপারেশন করব লেটসে আমি হচ্ছে যে কি স্কোয়ার অপারেশন করব তার মানে five to the power square তাই না ফাইভের উপরে আমি স্কোয়ার দিব হ্যাঁ দিলাম দিয়ে আমি ইকুয়াল প্রেস করলাম টোয়েন্টি ফাইভ পেলাম এখন আমি চাচ্ছি এটাকে কিউব করতে এখন কিউব করার জন্য আমি যদি ভালো মতো খেয়াল করে দেখি যে আমার স্কোয়ারের যে কিউবটা হচ্ছে দেখি হলুদ কালারে লেখা আছে এখন আমি হলুদ কালারের এই ফাংশনটা কিভাবে অ্যাক্সেস করব এটা আমাকে জানতে হবে আচ্ছা এটা জানার জন্য আমাকে যেটা বুঝতে হবে এখানে দুইটা যে বাটন আছে শিফট এবং আলফা শিফট এবং আলফা শিফট হচ্ছে হলুদ কালারে লেখা আলফা হচ্ছে রেড কালারে লেখা এখন এরপর এই বাটনগুলোর উপরে যে হচ্ছে যে কি হলুদ কালারের যত লেখা আছে হলুদ কালারে লেখা যে ফাংশনগুলো অ্যাক্সেস করার জন্য আমাদেরকে প্রথমে শিফট প্রেস করতে হবে তার মানে কি দাঁড়াচ্ছে এটা মানে দাঁড়াচ্ছে আমি যদি ফাইভের উপর কিউব করতে চাই তাহলে আমি কি করব আমি হচ্ছে যে কি শিপ প্রেস করবো ফাইভ দিয়ে তারপর শিপ প্রেস করব শিপ প্রেস করে তারপর হচ্ছে যে কি আমি স্কোয়ার প্রেস করব তাহলে আমার ফাইভের উপর কিউব চলে আসবে ওকে তার মানে দাঁড়াচ্ছে হলুদ কালারের যতগুলো লিখা ফাংশন আছে এই ফাংশনগুলো অ্যাক্সেস করার জন্য আমাকে ফার্স্টে শিপ প্রেস করে ওই বাটনটা প্রেস করতে হবে আচ্ছা গেল এখন আমি চাচ্ছি যে রেড কালারের যে লেখাগুলো আছে যেমন হচ্ছে এ বি সি অথবা এখানে আরও অনেক কিছু আছে এগুলো অ্যাক্সেস করতে তাহলে রেড কালারের যে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে আলফা বাটন প্রেস করতে হবে তারপর ওই বাটনটা প্রেস করতে হবে তাহলে আমি কি করতে পারবো রেড কালারের লিখাগুলো অ্যাক্সেস করতে পারবো তার মানে ক্যালকুলেটরে আমরা আসলে এইভাবে কোনো একটা বাটনের একাধিক যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো হচ্ছে যে কি শিফট এবং আলফা দিয়ে খুব সহজে অ্যাক্সেস করতে পারবো এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এখন আমরা ছোট একটা কাজ করে ফেলি হ্যাঁ সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আশির দশ পার্সেন্ট কত সেটা হিসাব করতে ঠিক আছে তার মানে আমাদের পার্সেন্ট আছে কোন বাটনে এই বাটনে তাই না সো আমি কী করবো যে আশি তারপর হচ্ছে যে কি ইন্টু টেন পার্সেন্ট এখন আমাকে পার্সেন্ট প্রেস করার জন্য কী করতে হবে সি প্রেস করে এই বাটনটা প্রেস করতে হবে তাহলে আমার পার্সেন্ট চলে আসছে আমি যদি ইকুয়াল দিই তাহলে আমি কত পাবো আট পাবো তাই না খুব সুন্দর আচ্ছা ওকে এরপর আমাদেরকে জানতে হবে স্পেশাল দুইটা বাটন সম্পর্কে যে দুইটা বাটন হচ্ছে আনসার বাটন এবং এসডি বাটন ঠিক আছে এখন আমি যদি আনসার বাটন সম্পর্কে বলি যে আনসার বাটন আসলে লাস্ট যে ক্যালকুলেশন ছিল সেই ক্যালকুলেশনটা সে হচ্ছে যে কি ট্র্যাক করে রাখে এখন এটা মানে কি যেমন <clears throat> আমি এক যোগ পাঁচ দিলাম কত সিক্স তার মানে আমার সিক্স আমি কেটে দিলাম তার মানে আনসার সিক্স এসেছে আমি যদি আমার লাস্টে যে আনসারটা ছিল সেটা আনতে চাই তাহলে আমাকে আনসার বাটন প্রেস করতে হবে সিক্স আচ্ছা তার মানে এখন যদি আমি আরেকটা ক্যালকুলেশন করি এইট যোগ সিক্স মানে এখন আমি কেটে দিলাম এখন আমি যদি আনসার বাটন প্রেস করি তাহলে লাস্ট আপডেটের যে আনসারটা সেই আনসারটা হচ্ছে আনসারের মধ্যে থেকে যাবে ওকে এরপর আমাদেরকে দেখতে হবে এসডি বাটন নিয়ে এখন এসডি বাটন ধরি আমি হচ্ছে কি একটা সংখ্যা ক্যালকুলেশন করছি eight by five into three by four এখন এটা যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমি আনসার পাচ্ছি সিক্স বাই ফাইভ কিন্তু আমি চাচ্ছি আমার আনসারটা ভগ্নাংশে না থেকে দশমিকে থাকুক তাহলে আমাকে কী করতে হবে এসডি বাটন প্রেস করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট টু এখন আমি যদি আবার এসডি বাটন প্রেস করি সে আবার দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যাবে তার মানে এসডি বাটন ওই আনসার এই দুটো বাটন খুবই হ্যান্ডি এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন হিসাব নিকাশ করব ঠিক আছে এই সাইন্টিফিক ক্যালকুলেটরে বাটন পরিচিতি সবার শেষে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি মোড এবং সেট নিয়ে কথা বলবো আমি যদি মোড বাটনটা প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেক ধরনের মোড চলে এসেছে কম্প দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স তিন নম্বর হচ্ছে স্টেট চার নম্বর আছে বেইজ এন তার মানে এরকম অনেকগুলো মোড আছে তার মানে আমি যখন যেই ধরনের অঙ্ক করব ওই ধরনের অঙ্ক করার জন্য আমার ওই করসপন্ডিং মোডটা সিলেক্ট করতে হবে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে আমি কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন করতে যাচ্ছি তাহলে আমাকে কমপ্লেক্স নাম্বারের অপশনটা সিলেক্ট করতে হবে মানে এই মোডে যেতে হবে এই মোডে যাওয়ার জন্য এই কমপ্লেক্সের পাশে যেই সংখ্যাটা লেখা আছে ওই বাটনটা আমাকে প্রেস করতে হবে তার মানে দুই লেখা আছে না আমি দুই প্রেস করব দুই প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি উপরে কমপ্লেক্স লেখা চলে এসেছে তার মানে এখন আমার ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে কাজ করবে আচ্ছা আমি যদি আবার নর্মাল মোডে ফেরত যেতে চাই তখন আমি কি করব আমি আবার এক সিলেক্ট করব মানে কম্প মোডে চলে আসব ওকে এরপর আমি কথা বলবো হচ্ছে যে কি সেট নিয়ে এই সেট আপটা আনার জন্য যেহেতু এটা হলুদ কালারে লিখা আমাকে কি করতে হবে শি প্রেস করে মোড প্রেস করতে হবে আচ্ছা সেট মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক ধরনের সেট আছে এই সেট নিয়ে আমরা পরে অনেক ডিটেলস আলোচনা করব আমি এখন জাস্ট বলে রাখি ধরি আমি আমার আউটপুটের যে ক্যালকুলেশান মানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেটা সবসময় রেডিয়ানে দেখতে চাচ্ছি তখন আমি এই রেডিয়ানের চার নাম্বার অপশানটা সিলেক্ট করব আমি যদি ডিগ্রিতে দেখতে চাই তখন আমি ডিগ্রি অপশানটা সিলেক্ট করব আচ্ছা এরপর আমি যদি এই ছয় নম্বরের যে সিও এনটি মানে আমি যদি আমার ক্যালকুলেটার কন্ট্রাস্ট চেঞ্জ করতে চাই তখন আমি ছয় নাম্বার হচ্ছে যে গিয়ে কন্ট্রাস্ট চেঞ্জ করব ওকে সো এই জিনিসগুলো নিয়ে আমরা এরপরে যেই প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ দেখাবো ডিফারেন্ট টাইপের ম্যাথ করব ওই প্রত্যেকটা সেগমেন্টে আমরা হচ্ছে দেখি ইন ডিটেলস আলোচনা করব এখন আমরা ফাংশনের অঙ্ক করব সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা সিম্পল ফাংশন আছে সেটা হচ্ছে f x equals to two x plus one so এই ফাংশনটার মান আমরা এক্স ইকুয়ালস টু ওয়ান এবং এক্স ইকুয়ালস টু ফাইভের জন্য ইভালুয়েট করব সেই জন্য আমাকে ফাংশনটা ক্যালকুলেটরে লিখতে হবে সো আমাকে লিখতে হবে কিভাবে আমার এফ এক্স পোর্শনটুকু আমার না লিখ মানে আমার লেখা লাগবে না আমাকে টু এক্স প্লাস ওয়ান এইটুকু লিখলেই হবে সো তাহলে আমি লিখি আমাদের যে ফাংশনটা টু তারপর এক্স লেখার জন্য আমরা যে এক্স সিম্বলটা এই সিম্বলটা ইউজ করব আমি আগে বলেছিলাম রেড কালারের যতগুলো সিম্বল আছে এই সিম্বলগুলা আনার জন্য আমাকে আলফা বাটন প্রেস করতে হবে তারপর ওই বাটনটা প্রেস করতে হবে আলফা দেন আমি হচ্ছে যে কি এই ব্র্যাকেটের এই বাটনটা প্রেস করব তাহলে আমার এক্স স্ক্রিনে চলে আসবে তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে ওয়ান এখন হচ্ছে আমি যদি এক্সের ডিফারেন্ট মানের জন্য এই ফাংশনটার ভ্যালু ইভালুয়েট করতে চাই তাহলে আমাকে ক্যালক বাটন প্রেস করতে হবে ক্যালক বাটন প্রেস করলে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে আমি এখন ক্যালক বাটন প্রেস করলাম তার মানে আসলো এক্স ইকোস টু হোয়াট তার মানে এক্স এর যে মানটা আমি দিব সেই মানের জন্য সে আমাকে আসলে এফ এক্স এর মান ক্যালকুলেট করে দিবে ওকে তাহলে আমি এক্স এর মান শুরুতে কত দিব এক দিব দেওয়ার পর আমি ইকুয়াল বাটন প্রেস করব তাহলে দেখতে পাচ্ছি এক্স এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে আমার এফ এক্স এর মান হবে থ্রি সেটা আমরা সবাই জানি two into one plus one এরপর আমি আবার যদি ইকুয়াল বাটন প্রেস করি তাহলে আবার আমার কাছে এক্স এর মান চাইবে তার মানে আমি যতবার ইকুয়াল বাটন প্রেস করব ক্যালক প্রেস করার পরে ততবারই আমার আমি এক্স এর মান চেঞ্জ করতে পারবো এখন আমি এক্স এর মান ফাইভ এর জন্য ইভালুয়েট করব সো আমরা দেখতে পাচ্ছি ফাইভ এর জন্য সে আমাকে ক্যালকুলেট করে দিয়েছে two into five plus one তার মানে ইলেভেন সো এইভাবে আমরা আরো জরুরি জরুরি ফাংশনের মান হিসাব করতে পারি আর আরেকটা ব্যাপার আমি বলে রাখি সেটা হচ্ছে শুধু যে আমি একটা ভেরিয়েবল নিয়ে এরকম হিসাব করতে পারবো এমন না আমি মাল্টি ভেরিয়েবল নিয়ে হিসাব করব ঠিক আছে মানে আমরা হিসাব করতে পারবো এখন আমি দেখাবো এই ক্যালকুলেটর ইউজ করে আমরা কিভাবে সরল এবং জটিল সমীকরণ সমাধান করতে পারি সো প্রথমে আমি একঘাত সমীকরণ দিয়ে শুরু করি সো আমাদের যে একঘাত সমীকরণ টু এক্স প্লাস ওয়ান এই সমীকরণটা আমরা সমাধান করার চেষ্টা করি সো এটার জন্য আমাকে লিখতে হবে ক্যালকুলেটর আমার ইকুয়েশনটাকে তুলতে হবে two x plus one then equal five আচ্ছা ইকুয়েশনটা তোলার পরে আমাকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে সেজন্য আমাকে যে খয়েরি কালারের সলভ লেখা আছে এই বাটনটা প্রেস করতে হবে এই বাটনটা প্রেস করার জন্য আমরা আগেই বলেছিলাম শিফট প্রেস করে ক্যাল প্রেস করতে হবে এরপর আমি হচ্ছে যে কি x এর মানটা সলভ করব সেটার জন্য আমাকে এখানে একটা র্যান্ডম ভ্যালু ইনপুট দিতে হবে এই র্যান্ডম ভ্যালুটা হচ্ছে যে কি আমার যে এক্সপেক্টেড সলিউশন আসবে তার কাছাকাছি হলে ভালো হয় ওকে এখন আমি র্যান্ডম ভ্যালু হিসাবে আমি হচ্ছে ধরে নিচ্ছি যে একটা এই সলিউশনটা চারের কাছাকাছি আসবে আচ্ছা তারপর আমি যদি ইকুয়াল প্রেস করি সে আসলে আমাকে সমাধানটা দিয়ে দিবে এক্স এর মান আসলে দুই আমি যদি ইকুয়েশনটা হাতে কলমে সলভ করি তাহলে আমি আসলে দুই পাবো এই র্যান্ডম ভ্যালুটা সিলেকশন নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আর কোনো ডিটেলস বলে দিব আচ্ছা এরপর আমরা তো খুব সহজেই ইকুয়েশনটা সলভ করে ফেললাম এখন আমরা একটু কমপ্লেক্স ইকুয়েশনে যাই আমরা দ্বিঘাত সমীকরণটা পরে করব আমরা এখন একটু সূচকের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি ওকে এটার জন্য আমি যেটা করব ইকুয়েশনটাকে ফার্স্টে ক্যালকুলেটরে তুলব two to the power to the power আমাকে ইনপুট দেওয়ার জন্য এই বাটনটা প্রেস করতে হবে এরপর হচ্ছে কি two x two x plus one আচ্ছা এরপর আমাকে ইকুয়াল বাটনটা আনতে হবে কিন্তু ইকুয়াল বাটনটা যেহেতু আমার আমার হচ্ছে যে কি এর যে এক্সপোনেন্ট এই লেভেলে না ইকুয়াল বাটন হচ্ছে থেকে আমার এই টু লেভেলে এই জন্য আমাকে কী করতে হবে ডানে প্রেস করে কাটশোটাকে নিচে নামাতে হবে তারপর আমি ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে ওয়ান টোয়েন্টি এইট দেওয়ার পর আগের মতোই আমি এটাকে সলভ করব শিফট সলভ এরপর আমি আগে বলেছিলাম আমাকে একটা র্যান্ডম ভ্যালু দিতে হবে আমি ধরে নিচ্ছি এই সমীকরণটা সমাধান করলে আমার পাশের মতো একটা ভ্যালু আসতে পারে আমি গেস করে নিয়েছি এটা আসলে আমি জানি না কত আসবে এরপর যখন আমি ইকুয়াল বাটন প্রেস করব সে আমাকে সলভ করে দিল যে এক্স এর মান আসলে তিন সো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণ যে কোনো ধরনের সমীকরণ ক্যালকুলেটে কিভাবে সলভ করা যায় এরপর আমরা দেখাবো যে ওই আর একটু ডিফারেন্ট টাইপের সমীকরণ মানে দ্বিঘাত সমীকরণ দুই চলক বা তিন চলক বিশিষ্ট সমীকরণ আমাদের হাতে যে দ্বিঘাত সমীকরণটি আছে x square minus seven x plus twelve equal zero এই কোয়েশনটা আমরা এখন সমাধান করবো সো এই জন্য আমাদেরকে মোডে যেতে হবে মোড থেকে আমরা কোথায় যাব ইকুয়েশন মোডে যাব সো ইকুয়েশন মোডে যাওয়ার জন্য আমাকে যে ফাইভ যে অপশনটা সিলেক্ট করতে হবে আমি ফাইভ দিয়ে সিলেক্ট করব তারপর আরও অনেকগুলো অপশন আসবে এখানে আসলে চার ধরনের ইকুয়েশন সমাধান করা যায় প্রথমটা হচ্ছে যে কি আমার দুই চলক বিশিষ্ট সমীকরণ সেকেন্ডটা হচ্ছে যে কি আমার তিন চলক বিশিষ্ট সমীকরণ থার্ডটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ আর ফোরটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ সো আমাদের যে ইকুয়েশনটা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তার মানে x x plus b x plus c equal zero এই ফর্মেটেই আমাদের আছে সো আমরা আসলে তিন প্রেস করব করার পরে আমাকে এ বি এবং সি এর মান এখানে ইনপুট হিসেবে দিতে হবে সো আমি যদি খেয়াল করি এ হচ্ছে দেখি এক্স স্কোয়ার সহগ তার মানে সেটা হচ্ছে ওয়ান ইকুয়াল দিব তারপর বি হচ্ছে দেখি এক্স এর সহগ সেটা হচ্ছে দেখি মাইনাস সেভেন সেটা আমি প্রেস করব তারপর সি হচ্ছে দেখি আমার জাস্ট কনস্ট্যান্ট সো আমি টু আউট প্রেস করব করলে আমাকে এখন আমি যদি আবার ইকুয়াল দেই তখন সে আমাকে এক্সের দুইটা মান দিয়ে দিবে x one equals to four আমি যদি আবার প্রেস করি এক্স ইকুয়ালস টু থ্রি তার মানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই কিভাবে আমি দ্বিঘাত সমীকরণটি সমাধান করে ফেললাম আচ্ছা এখন হচ্ছে আমি দেখাবো যে দুই চলক বিশিষ্ট সমীকরণটি আমি কিভাবে সমাধান করতে পারি সো এজন্য আমি আবার এসি বাটনে চলে যাব গিয়ে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য আমাকে ওই করেসপন্ডিং মোডে যেতে হবে সেই জন্য আমি আবার সেট আপ বাটনে প্রেস করব তারপর ফাইভ ইকুয়েশন মোডে যাওয়ার জন্য আমাকে ফাইভ প্রেস করতে হবে তারপর দুই চলক বিশিষ্ট সমীকরণের যে আমার ইনপুট উইন্ডোটা আনার জন্য আমাকে ওয়ান প্রেস করতে হবে কারণ এটাই হচ্ছে যে কি স্ট্যান্ডার্ড দুই চলক বিশিষ্ট সমীকরণের ইকুয়েশন আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি এখানে তিনটা হচ্ছে যে কি আমার কলাম আছে এবং হচ্ছে যে দুইটা রো আছে এবং আমরা যদি খেয়াল করি আমাদের স্ক্রিনে যে আমাদের এ বি এবং সি এর মানটা আসলে এই ফরম্যাটে হলে এর মান হবে এক্স এর সহগ বি এর মান হচ্ছে ওয়াই এর সহগ আর সি হচ্ছে যে কনস্ট্যান্ট ভ্যালুটা সিমিলার ওয়েতে আমরা যদি এই মানে নিচের যেটা দেখি এক্স এর সহগ তিন মাইনাস দুই ফাইভ সো এটাকে হচ্ছে যে আমরা এখন ইনপুট দিব আচ্ছা প্রথম থেকে আমরা শুরু করি দুই তারপর হচ্ছে যে কি আমাকে ওয়ান তারপর হচ্ছে আমাকে এইট ইনপুট দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে যে কি আমি নিচের রোতে চলে যাব তিন মাইনাস টু ফাইভ আচ্ছা এখন যদি আমি আবার প্রেস করি সে আমাকে আসলে এক্স এর মান এবং হচ্ছে যে ওয়াই এর মান সমাধান করে দিয়ে দিবে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা আমরা সমাধান করে ফেললাম সিমিলার ওয়েতে আমি যদি যাই এখানে যে বাকি মোডগুলো আছে সেগুলো হচ্ছে যে কি আমরা নিজেরাই প্র্যাকটিস করব। আরেকটা জিনিস আমি বলে রাখি এই মোড থেকে বের হওয়ার জন্য আমাকে কি করতে হবে এই মোডে গিয়ে এক নাম্বার সিলেক্ট করতে হবে ওকে বের হয়ে গেলাম আচ্ছা এখন আমার একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে আমরা একঘাত সমীকরণটা যেইভাবে সমাধান করলাম মানে প্রথম নিয়মে সেই একই নিয়মে কেন আমরা দ্বিঘাত সমীকরণটা সমাধান করলাম না কেউ যদি এই অ্যান্সারটা জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমরা ত্রিকোণমিতির অনুপাত এবং ডিগ্রি এবং গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব এই পার্টটা খুবই ছোট হবে সো আমি প্রথমে দেখতে পাচ্ছি যে সাইন থার্টি ডিগ্রি মান আমার বের করতে হবে এটা খুবই সহজ সাইন থার্টি ব্র্যাকেটটা আমি ক্লোজ করব বের বের হয়ে গেল ওয়ান বাই টু মানে হাফ তো এখন আমার নিচে আরেকটা ইকুয়েশন আছে সাইন থিটা ইকুয়ালস টু যদি রুট থ্রি বাই টু হয় তাহলে আমার থিটা ইকুয়ালস টু কত হবে সো এটার জন্য আমাকে কি করতে হবে আমি ডিরেক্টলি সাইন ইউজ করবো না আমরা সাইন ইনভার্স ইউজ করব আচ্ছা সাইন ইনভার্স ইউজ করে তারপর আমি root three by two input দিব এরপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করব আচ্ছা আমার সিক্সটি ডিগ্রি চলে আসলো এ পর্যন্ত সবই ঠিকই আছে এখন আমি যদি আমার যে আউটপুটটা আসলো সেটাকে রেডিয়ানে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই জিনিসটাই হচ্ছে যে কি আসলে জানানোর জন্য এই ত্রিকোণমিতির পার্টটা যে রেকর্ড করা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডি সাইন আছে। ডি সাইন মানে হচ্ছে আসলে যে আমার এই এখন ক্যালকুলেটরের যত হিসেব নিকাশ হচ্ছে সবকিছু আমার ডিগ্রিতে আসবে। এখন আমি যদি ডি সাইনটা চেঞ্জ করে আর সাইন আনতে পারি তাহলে তখনই আমি বুঝবো যে আমার সবকিছু রেডিয়ানে হচ্ছে। এই জন্য আমাকে যেটা করতে হবে এই সেট এ যেতে হবে। আমরা বলেছিলাম খয়েরি কালারের যেকোনো মোডের জন্য আমাকে শিপ প্রেস করে তারপর ওই বাটনটা প্রেস করতে হবে। তো এখন আমি শিপ প্রেস করে যদি আমি সেটআপ প্রেস করি আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে ম্যাথ জিরো লাইন জিরো তারপর হচ্ছে তিন নম্বরে ডিগ্রি চার নম্বরে রেডিয়ান আছে তাই না? সো এখন আমার আসলে বাই ডিফল্ট সবকিছু ডিগ্রিতেই আছে। আমি যদি চার প্রেস করি তাহলে এখন আমার এখানে আগে ডি ছিল না এখানে আর হয়ে গিয়েছে তার মানে এখন আমার সব কিছু রেডিয়ানে আসবে আমি যদি আবার ইকুয়াল বাটন প্রেস করি দেখতে পাচ্ছি আমার আগে ছিল সিক্সটি ডিগ্রি এখন সেটা পাই বাই থ্রি হয়ে গিয়েছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি আসলে মাথায় রাখতে হবে আমি যে এখন যে ক্যালকুলেশনটা করছি এখন সেটাকে ডিগ্রিতে করছি নাকি রেডিয়ানে করছি এই জন্য আসলে এই সেট আমাদের জানতে হবে যেহেতু এটা জেনে গিয়েছি তাহলে আমরা নিচে যেই মানে ইকুয়েশনটা আছে sine pi by six equals to কত সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো তা আমি আবার দেখাচ্ছি সাইন তারপর হচ্ছে আমাকে পাই আনতে হবে পাই আনার জন্য আমাকে এই বাটনটা প্রেস করতে হবে শিফট পাই তারপর হচ্ছে আমি ডিভাইড দিয়ে থ্রি দিব so sine pi by three to root three by two খুব সহজে চলে আসলো আচ্ছা সিমিলার ওয়েতে আমি যদি চাই sine theta equals to zero তাহলে থিটার মান যদি আমি রেডিয়ানে চাই সেম আগের মতোই আমি কি করব কজ ইনভার্স জিরো দিব তাহলে আমি পাবো যে কি আমার থিটার মান হচ্ছে দেখি পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি এইভাবে আসলে আমি যেই ত্রিকোণমিতির অঙ্কগুলা করার সময় মাথায় রাখবো যে আমি আমার ক্যালকুলেশনটা ডিগ্রিতে করছি নাকি রেডিয়ানে করছি এটুকু মনে রাখলে আসলে ত্রিকোণমিতির অঙ্ক ক্যালকুলেটরে করাটা খুবই সহজ এখন আমি দেখাবো কিভাবে পোলার থেকে রেক্টেঙ্গুলার এবং রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করতে হয় সো প্রথমে ধরে নিচ্ছি আমার কাছে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে থ্রি কমা ফোর এই থ্রি কমা ফোরকে আমি পোলার ফর্মে মানে আর থিটা ফর্মে কনভার্ট করব এই জন্য আমাকে যে ফাংশনটা কল করতে হবে সেটা হচ্ছে কি এল মানে পোলার ফাংশনটা সে আমি শিপ প্রেস করে এই পোলার ফাংশনের বাটন উপর ক্লিক করব তাহলে আমার যে পোলার ফাংশনটা চলে এসেছে এটার উপর হচ্ছে কি আমি এখন আমার রেক্টেঙ্গুলার যে দুইটা ভ্যালু থ্রি কমা ফোর এটা হচ্ছে কি আমি এখানে ইনপুট হিসেবে দিব তো থ্রি তারপর হচ্ছে আমাকে কমা দিতে হবে কমার জন্য শিফট এই কমা বাটনটা তারপর হচ্ছে আমি ফোর প্রেস করে কমা ক্লোজ করব তাহলেই এখন যদি আমি ইকুয়াল বাটন প্রেস করি আমি দেখতে পাচ্ছি থ্রি কমা ফোরকে ফোরের হচ্ছে পোলার ফর্মে আর এর মান আসবে ফাইভ এবং থিটার মান হচ্ছে fifty three point one three degree so আমি চাইলে এই রাইট যে নেভিগেশন বাটন আছে এটা ক্লিক করে দেখতে পারি যে দশমিকের পর বাকি যে সংখ্যাগুলো আছে সো সো আমি তাহলে সহজেই পোলার থেকে রেক্টেঙ্গুলার ফর্মে সরি রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে চলে গেলাম এখন আমি উল্টাটা দেখাবো মানে আমার কাছে একটা পোলার ফর্মে ফ্যালো আছে ফাইভ এবং হচ্ছে যে সিক্সটি সিক্সটি ডিগ্রি আমি চাচ্ছি এটা রেক্টেঙ্গুলার ফর্মে আউটপুট নিতে সো এই জন্য আমাকে যে ফাংশনটা কল করতে হবে সেটা হচ্ছে যে কি শিপ প্রেস করে সরি শিপ প্রেস করে আর e এই সি এই বাটনটা প্রেস করতে হবে তারপর হচ্ছে আমি ফাইভ এবং কমা দিয়ে সিক্সটি ডিগ্রি দিব সিক্সটি আমি ইকুয়াল বাটন প্রেস করলে সে আমাকে এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটাই দিয়ে দিবে সো আমি দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ এবং ওয়াই এর মান হচ্ছে four point three three so খুব ইজি তাই না সো এখন যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা ক্যালকুলেটরে খুব সহজে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করতে পারি সো প্রথমে আমি ইন্টিগ্রেশন করব সো আমার যে ইকুয়েশনটা আছে টু এক্স প্লাস ফাইভ এটা ইন্টিগ্রেশন করব আমি জিরো থেকে টোয়েন্টি এই ভ্যালু রেঞ্জের জন্য ঠিক আছে সো এই জন্য আমাকে যে ইন্টিগ্রেশন যে বাটনটা আছে ইন্টিগ্রেশন বাটনটা প্রেস করতে হবে প্রেস করার পর হচ্ছে কি আমাকে টু এক্স প্লাস ফাইভ এই ইকুয়েশনটা হচ্ছে কি ইনপুট হিসেবে দিতে হবে সো আমি ফার্স্টে ব্র্যাকেটটা দিলাম তারপর হচ্ছে টু এক্স দেওয়ার জন্য আমি এক্স প্লাস তারপর দেন ফাইভ দেওয়ার পর আমি এখন রেঞ্জ দিব জিরো থেকে তারপর হচ্ছে আমি উপরে প্রেস করে আমি হচ্ছে দেখি আমার কার্সারটাকে উপরে টপ রেঞ্জ দেওয়ার জন্য নিব টোয়েন্টি আচ্ছা এখন যদি আমি ইকুয়াল বাটন প্রেস করি তাহলে সে আমাকে কি দিবে যেই জিরো থেকে টোয়েন্টি যেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা মানে এটাকে ইন্টিগ্রেট করবো যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনের মধ্যে আমি যদি রেঞ্জটা বসাই যেটা সেটা হচ্ছে যে আমাকে ডিরেক্টলি দিয়ে দিবে আচ্ছা খুব সহজ তাই না সো ডিফারেন্সিয়েশন আমি সিমিলার ওয়েতে করতে পারি ডিফারেন্সিয়েশনের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন যেহেতু বাদামি কালারে লেখা সো আমাকে শিপ প্রেস করে ইন্টিগ্রেশন বাটনটা প্রেস করতে হবে ঠিক আছে তারপর যে ইকুয়েশনটা আছে three x square plus four এই ইকুয়েশনটা আমি ইনপুট হিসেবে দিব three square plus four then হচ্ছে যে কি আমি যে এক্স এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমি ডিফারেন্সিয়েশন বের করতে যাচ্ছি মানে ওই পয়েন্টের হচ্ছে যে কি আমি কি বলে ঢালটা বের করতে যাচ্ছি ধরে নিচ্ছি যে এক্স এর মানটা হচ্ছে দেখি ফাইভ তাহলে সে আমাকে এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করে দেন ওই পয়েন্টে আমার হচ্ছে ঢালটা হচ্ছে আমাকে সে বের করে দেবে দ্যাট ইজ থার্টি সো খুব সহজে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে পারি আমি তো এখানে খুব সিম্পল ইকুয়েশন দেখিয়েছি আমরা খুব কমপ্লেক্স ইকুয়েশনও ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি সো দেখা গেছে এমন ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেশন হচ্ছে যে আমার করতে কয়েক পাতা লেগে গিয়েছে কিন্তু ক্যালকুলেটর আমি নিমিশেই হচ্ছে যে কি সেই ওই ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারি জটিল সংখ্যার অঙ্কগুলো ক্যালকুলেটরে খুব সহজেই করা যায় আসলে সো এই জিনিসটা জানলে জটিল সংখ্যার অনেক প্রবলেম আনসার আমরা খুব সহজে ভেরিফাই করতে পারবো সো এই জটিল সংখ্যার অঙ্ক করার জন্য প্রথম আমাকে যেখানে যেতে হবে সেখানে হচ্ছে আমাকে মোট বাটনটা প্রেস করতে হবে সো মোট বাটন প্রেস করলে আমি দেখতে পাবো এখানে অনেক ধরনের মোড আছে নর্মালি আমরা সব ধরনের ক্যালকুলেশন সিও এমপি কম্প মোডে করি কিন্তু জটিল সংখ্যার জন্য আমাদেরকে কমপ্লেক্স মোড সিলেক্ট করতে হবে সেজন্য আমি কোন বাটন প্রেস করব দুই নম্বর বাটন প্রেস করব আচ্ছা দুই নম্বর বাটন প্রেস করলে দেখতে পাবো টাইটেল বারে আমার কমপ্লেক্স এই লেখাটা চলে এসেছে তার মানে এখন আমি সব ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারবো আচ্ছা আমার কাছে দুইটা সংখ্যা আছে দুইটা জটিল সংখ্যা আছে একটা হচ্ছে টু প্লাস থ্রি আই আর একটা হচ্ছে ফোর মাইনাস ফাইভ আই আমি চাচ্ছি প্রথমে এই দুইটা সংখ্যা এই দুইটা জটিল সংখ্যা যোগ করতে সেই জন্য আমি two plus three i calculator input হিসেবে দিব টু প্লাস থ্রি আই আয়ের জন্য আমার এই ইএনজি বাটনটা প্রেস করতে হবে তবে শিফট প্রেস করে তারপরে এই বাটনটা প্রেস করতে হবে তাহলে আই চলে আসবে আচ্ছা প্লাস তারপর হচ্ছে ফোর মাইনাস ফাইভ আই আগের মতোই আমাকে ইএনজি বাটনটা প্রেস করতে হবে সো এখন যদি আমি ইকুয়াল বাটন প্রেস করি তাহলে সে আমাকে এই দুইটা সংখ্যা সাম করে দিবে কিন্তু এত সিম্পল জিনিস দেখানো আমার এখানে উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে আমার যে আউটপুটটা আসবে সেটাকে রেক্ট্যাঙ্গুলার এবং পোলার ফর্মে দেখতে পারি সো এখন আমার অবশ্যই আমার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার এখন কোর ফর্মে আছে এই ভ্যালুটা এখন আমার রেক্টেঙ্গুলার ফর্মে আছে আমি যদি চাই এটাকে আর্থিটা ফর্মে আউটপুট দেখতে সেটাও আমি করতে পারবো এবং এই কাজটা করার জন্য আমাকে সেট যেতে হবে আমরা জানি সেট যাওয়ার জন্য শিপ প্রেস করে আমার এই মোড বাটনটা প্রেস করতে হবে মোড বাটনটা প্রেস করলে আমি যদি নিচের দিকে আর একটু প্রেস করি তাহলে আমি আরও কিছু সেট দেখতে পারবো এখানে কমপ্লেক্স নাম্বারের একটা সেট আছে আচ্ছা তিন সিলেক্ট করলাম এরপর সে আমাকে জিজ্ঞেস করবে তুমি কমপ্লেক্সের রেজাল্টটা কোন ফর্মে দেখতে চাও তুমি কি মানে এ প্লাস বিআই মানে রেক্টেঙ্গুলার ফর্মে দেখতে চাও নাকি আর থিটা ফর্মে দেখতে চাও আমি দেখতে চাই এখন আর থিটা ফর্মে আমি এখন যদি এটা প্রেস করি তখন সে আমাকে আগের যে রেজাল্টটা ছিল সেটাকে সে আর থিটা ফর্মে দিয়ে দিবে খুব সুন্দর না তো কথা হচ্ছে আমাকে এই রাইট ক্লিক করে দেখতে হবে পুরো অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু এই কাজটা আমি মানে আমি হচ্ছে এই কাজটা একটু সহজ করতে পারি যদি আমি এসডি বাটন প্রেস করি তাহলে সে আমাকে কি দিবে উপরের লাইনে হচ্ছে দিকে আর এর মান দিবে এবং নিচের লাইনে সে আমাকে থিটার মান দিবে তার মানে আমরা দেখতে পাচ্ছি জটিল সংখ্যাকে আমরা মানে অনেক বড় জটিল সংখ্যা হচ্ছে কি আউটপুট আমরা রেক্টেঙ্গুলার এবং পোলার দুই ফর্মে দেখতে পারি আচ্ছা ওকে গেল এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আরেকটু আমরা যদি ডিফারেন্ট ওয়েতে দেখি তাহলে কেমন হয় আমি যে এই দুটো জিনিস এরকম ডিরেক্টলি হচ্ছে যে কি দিয়ে দিলাম এরকম না দিয়ে আমার যদি এরকম একটা ইকুয়েশন হতো a square plus a b plus b square এটার মানটা আমি বের করতে চাই কিন্তু আমি হচ্ছে যে কি এটাকে ডিরেক্টলি লিখবো না আমি ইকুয়েশন আকারে ক্যালকুলেটর লিখবো যাতে করে আমি এ এবং বির মান চেঞ্জ করতে পারি বারবার যেটা আমাকে হচ্ছে এমসিকিউ কোশ্চানের সময় খুব হেল্প করবে ঠিক আছে ওকে সো এই কাজটা করার জন্য আমরা a square plus a b plus b square এই ইকুয়েশনটা হচ্ছে যে ক্যালকুলেটরে লিখবো ঠিক আছে আচ্ছা লেখার জন্য আমাকে যেটা করতে হবে এই এটা হচ্ছে এটা ওকে আনার জন্য কি হতে আলফা প্রেস করে এই বাটনটা প্রেস করতে হবে তাহলে আমি এ পেয়ে যাব স্কোয়ার দেন এ তারপর হচ্ছে বি প্লাস দেন আমি আবার বি দিয়ে স্কোয়ার দিব আচ্ছা a square plus a plus b square এটার মান হচ্ছে দেখি আমাকে বের করতে হবে এর মান হচ্ছে দেখি টু প্লাস থ্রি হয় বির মান হচ্ছে ফোর মাইনাস ফাইভ হয় এটার জন্য ঠিক আছে সো এই জন্য আমাদের যদি ফাংশনের কথা মনে থাকে আমরা ফাংশনে ক্যালকুলেট করার সময় কি করতাম ক্যালক বাটন প্রেস করতাম এখানেও সেম আমি ক্যালক বাটন প্রেস করব এখন সে আমাকে জিজ্ঞেস করবে এর মান কত এর মান হচ্ছে দেখি two plus three i equal press করব এখন সে আমাকে জিজ্ঞেস করবে বির মান কত বির মান হচ্ছে four minus five i okay তার মানে আমরা দেখতে পাচ্ছি যে a square plus a b plus b square এটার মান সে আমাকে ডিরেক্টলি ক্যালকুলেটর মানে ফাংশনের মতো করে দিয়ে দিয়েছে এখন যদি আমি চাই এর মানটা চেঞ্জ করে অন্য ভ্যালু দিয়েও করতে পারি বির মান চেঞ্জ করে অন্য ভ্যালু দিয়েও করতে পারি এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি আমি কিন্তু সবগুলো ইনপুট দিয়েছিলাম রেক্টেঙ্গুলার ফর্মে কিন্তু সে আমাকে সে আমাকে পোলার ফর্মে এখানে সে ইয়ে করে মানে আউটপুট দেখাচ্ছে সো আমি চাইলে ইনপুটগুলো পোলার ফর্মেও দিতে পারি লেটস সে আমি এর মান হচ্ছে যে কি ফাইভ কমা সিক্সটি ডিগ্রি দিব ঠিক আছে সেটা আমি কীভাবে দিব এটার জন্য আমাকে ফাইভ দেন এই যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা প্রেস করতে হবে সিক্সটি তার মানে এখন আমি এর মান হচ্ছে পোলার ফর্মে দিচ্ছি সো এটাও করা যায় এবং বিরমান মান অলরেডি পোলার ফর্মে আছে তাহলে আমি আউটপুটটা পেয়ে যাব তার মানে আমরা আসলে কমপ্লেক্স ক্যালকুলেশন করার সময় ইনপুট এবং আউটপুট পোলার ফর্ম এবং রেক্টেগুলার ফর্মে দুই ফর্মে দিতে পারি আবার সো আমরা দুই ফর্মে আউটপুটে দেখতে পারি সো আমি এখন আগের জায়গায় ফিরে আসব সেটা হচ্ছে আমি সব কিছু এখন রেক্টেগুলার ফর্মে হ্যান্ডেল করব কমপ্লেক্স এক নাম্বার আচ্ছা সো তাহলে আমি দেখতে পাচ্ছি সব কিছু এসে আগের মতোই চলে এসেছে খুব সুন্দর তাই না সো এই ব্যাপারটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং যে আমরা জটিল সংখ্যার অনেক কিছু খুব সহজে করতে পারি আচ্ছা এখন আমরা একটু কমপ্লেক্স হিসাব নিকাশে যাই তাই না সেটা হচ্ছে one minus omega plus omega square তারপর হচ্ছে whole square plus one plus omega minus omega whole square then sorry omega square তারপর হোল স্কোয়ার এটার মান কত হবে সো আমরা জানি ওমেগার হচ্ছে যে কি যে ঘনমূলগুলো আছে তার মধ্যে একটা ঘনমূল আমরা জানি এখন আমি এই ইকুয়েশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাচ্ছি সো এই কোয়েশনের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব এই জিনিসটা আমি হচ্ছে এখন আলোচনা করব না আমি জাস্ট একটু হিন্স দিয়ে দিই সেই হিন্সটা হচ্ছে আমরা এ এটা যেভাবে ক্যালকুলেট করেছি সিমিলার ওয়েতে আমি এই কোয়েশনটা ক্যালকুলেট করতে পারবো তো যারা যারা আমরা এই কোয়েশনটা সলভ করে করতে পারবো তারা অবশ্যই কমেন্টে আনসারটি জানাবে আমি রিপ্লাই দিব ম্যাট্রিক্সের অঙ্কগুলো প্রথমে একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু অভ্যাস হয়ে গেলে খুব সহজেই এই টেকনিকটা ইউজ করে আমরা হচ্ছে যে এমসিকিউ এবং কোনো একটা ম্যাট্রিক্সের অপারেশন খুব সহজে ভেরিফাই করতে পারি আচ্ছা আমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এ এবং বি ম্যাট্রিক্স এখন আমি কিছু বেসিক কিছু অপারেশন দেখাবো কিভাবে আমরা এই অপারেশনগুলো করতে পারি সো যেহেতু ম্যাট্রিক্স অঙ্ক করব সেজন্য প্রথমে আমাকে মোড চেঞ্জ করতে হবে মোড চেঞ্জ করে আমি ম্যাট্রিক্সের মোড সিলেক্ট করবো সেটা সিক্স আমি সিক্স প্রেস করলাম সিক্স প্রেস করার পর বাকিটা হচ্ছে দেখি আমি কেটে দিব মানে এসি প্রেস করে মানে বাকি কাজ আমি অন্য ওয়েতে দেখাবো আচ্ছা এখন আমি তো মোড সিলেক্ট করলাম যে এমএটি যে ম্যাট্রিক্স মোড এখন কথা হচ্ছে আমি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স আমার ক্যালকুলেটর ইনপুট হিসেবে দিতে হবে এখানে আমি বলে রাখি ম্যাট্রিক্সের যে ইনপুটগুলো আমি একবার দিয়ে দিব সেটা ক্যালকুলেটরের মেমোরিতে সেভ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ক্যালকুলেটর টার্ন অফ করব ঠিক আছে আচ্ছা সো এখন আমি এ ম্যাট্রিক্সটা ইনপুট দিব সেটা দেওয়ার জন্য আমাকে এই যে এম আর এই ম্যাট্রিক্স এই বাটনে মানে চার নাম্বার বাটন প্রেস করতে হবে সেই জন্য আমাকে শিফট প্রেস করে তারপর চার নাম্বার বাটন প্রেস করতে হবে ওকে শিফট এবং চার নম্বর বাটন প্রেস করলাম করলে এখানে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে প্রথম সে ডাইমেনশান তারপর দুই নম্বরে ডেটা তিন নম্বরে mat A mat B mat C তারপর হচ্ছে ম্যাট আনসার তারপর হচ্ছে যে কি ডিটারমিনেন্ট এবং হচ্ছে যে কি হচ্ছে ট্রান্সপোজের জন্য ওকে সো যেহেতু আমি কোনো একটা ম্যাট্রিক্সকে শুরুতে ইনপুট হিসেবে দিব সেই জন্য আমি এক নাম্বার বাটনটা প্রেস করব মানে ডাইমেনশান দিব আর কি এক ম্যাট্রিক্সের আচ্ছা দিলাম প্রেস করার পর সে আমাকে জিজ্ঞেস করবে আমি আমার যে ভ্যালুটা কোন ম্যাট্রিক্সে রাখবো নর্মালি ক্যালকুলেটর তিনটা ম্যাট্রিক্স রাখতে পারে সেটা হচ্ছে দেখি এবিসি সো আমি আমার ভ্যালুটা এ ম্যাট্রিক্সে রাখবো এরপর সে আমার কাছে ডাইমেনশন জানতে চাইবে যে আমার যে ম্যাট্রিক্সটা সেটা ডাইমেনশন কত আমার এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে যে টু বাই টু সো আমি টু বাই টুর জন্য ফাইভ সিলেক্ট করবো এরপর হচ্ছে আমি আমার ম্যাট্রিক্সটা এখানে ইনপুট হিসেবে দিয়ে দিব ওয়ান তারপর হচ্ছে কি six then two then seven আচ্ছা দেওয়ার পরে আমি কেটে দিব কিন্তু আমি যে ইনপুটটা দিলাম সেই ইনপুটটা কিন্তু আমার ক্যালকুলেটর মেমোরিতে রয়ে গিয়েছে সো এটা ভেরিফাই করার জন্য আমি কি করতে পারি শিপ্রেস করে ম্যাট্রিক্সে আবার যাব তারপর এই যে ম্যাটে মানে তিন নম্বরে সিলেক্ট করব করে ইকুয়াল প্রেস করব তখন আমি দেখতে পাবো যে ম্যাট্রিক্স এর যে ভ্যালুটা আমি ইনপুট হিসেবে দিয়েছি সেটা রয়ে গিয়েছে ঠিক আছে সিমিলার ওয়েতে আমি ম্যাট্রিক্স বিটা ইনপুট দেব তাহলে শিপ প্রেস করে ম্যাট্রিক্সে যাব তারপর এক প্রেস করে আমি কোথায় যাব ডাইমেনশানে এখন আমি বি ম্যাট্রিক্স সিলেক্ট করব মানে দুই এটার ডাইমেনশনও টু বাই টু তার মানে আমি ফাইভ সিলেক্ট করব আচ্ছা তারপর আমি ভ্যালুটা ইনপুট দিব eight then nine then four then five আচ্ছা দিয়ে আমি কেটে দিব এখন তার মানে এখন এ এবং বি দুইটা ম্যাট্রিক্সই হচ্ছে যে কি আমার ক্যালকুলেটর মেমোরিতে সেভ করা মানে সেভ আছে আর কি এখন আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক মানে ক্যালকুলেট করব আচ্ছা এই জন্য আমাকে যেখানে যেতে হবে সেখানে আগের মতোই শিফট প্রেস করে ম্যাট্রিক্সে যেতে হবে তারপর সেভেন বাটনটা সিলেক্ট করতে হবে সেভেন ডিটারমিনেন্ট আচ্ছা এখন আমি ডিটারমিনেন্টের পরে যে ম্যাট্রিক্স ইনপুট হিসেবে দিব সে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমাকে ক্যালকুলেট করে দিবে তাই না সো আমি চাচ্ছি ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্ট করতে তাহলে আমি আবার শিফট প্রেস করে ম্যাট্রিক্সে যাব তারপর ম্যাট্রিক্স এর জন্য আমাকে তিন সিলেক্ট করতে হবে ম্যাটে তারপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করব করে ইকুয়াল বাটন প্রেস করব করার পর সে আমাকে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা দিয়ে দিবে সেটা হচ্ছে যে কি মাইনাস ফাইভ আচ্ছা এখন আমি চাচ্ছি এ প্লাস বি যে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স বি সাম করলে যা হয় সেটা ক্যালকুলেট করতে এটার জন্য সিমিলারিতে আগের মতো আমি শিফট প্রেস করে ম্যাট্রিক্স এতে যাব তার মানে ম্যাট এ তিন নাম্বার সিলেক্ট করব প্লাস প্রেস করব আবার শিফট প্রেস করে ম্যাট্রিক্সে গিয়ে আমি বি ম্যাট্রিক্সটা সিলেক্ট করব মানে ফোর এখন আমি ইকুয়াল বাটন প্রেস করি তাহলে সে আমাকে এ প্লাস বি সাম করে আউটপুটটা আনসার হিসেবে দিয়ে দিবে নাইন ফিফটিন সিক্স এইট আমরা যদি ম্যানুয়ালি করে দেখি তাহলে আমরা ভ্যালুটা এরকমই দেখতে পাবো আচ্ছা ওকে সো এখন হচ্ছে আমি এই ইনভার্সটা কীভাবে ক্যালকুলেট করে সেটা দেখাবো সেটা দেখার জন্য আমি আবার হচ্ছে যে কি সব ক্লিয়ার করে দিব ক্লিয়ার করে আমি আমি আবার শিফট থেকে ম্যাট্রিক্সে যাব যাওয়ার পরে তারপর হচ্ছে আমি ম্যাট এটা সিলেক্ট করবো মানে তিন নাম্বারটা সিলেক্ট করবো করে ইনভার্সটা হচ্ছে যে কি ইনভার্স হচ্ছে যে কি বাটনটা প্রেস করব এখন ইকুয়াল দিলে সে আমাকে এর ইনভার্স ক্যালকুলেট করে দেখা দিয়ে দিবে তাই না সো খুব সহজে দেখতে পাচ্ছি আমরা ম্যাট্রিক্সের অপারেশন করতে পারি আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত আসে সেটা হচ্ছে যে কি যারা আমার ভিডিওটা দেখছে ক্যালকুলেটর শিখছে তাদের জন্য এটা টাস্ক হিসেবে রয়ে গেল এবং আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে ওকে সো এখন আমি ম্যাট্রিক্স মোড থেকে যদি এক্সিট করতে চাই তাহলে আমি কি করব আমার হচ্ছে যে মোড বাটন প্রেস করে কম্পে যাব ওকে এখন আমরা ধারার অঙ্ক করব আচ্ছা সো আমি হচ্ছে দুইটা এক্সাম্পল দেখাবো একটা হচ্ছে কি অসীম ধারা আর একটা হচ্ছে কি সসীম ধারা সো প্রথমে আমি সিম্পল কেসে যাই সো আমি চাচ্ছি যে এক দুই তিন সেটা যদি একশো পর্যন্ত হয় তাহলে আমার এই ধারার আমার টোটাল সমষ্টি কত হবে সেটা বের করব আচ্ছা সো আমার যদি লাস্ট ভ্যালুটা একশো হয় আমি জানি এন এর মান এখানে একশো হবে সো এখন আমি যদি এটা ক্যালকুলেট করতে যাই তাহলে আমি কি করব সেটা হচ্ছে দেখি আমি যেই সামেশান যেই অপশনটা আছে এই অপশনটা ইউজ করব এটার জন্য আমি শিপ প্রেস করে এই লগ এই বাটনটা প্রেস করব আর করলেই হচ্ছে দেখি আমার সামেশান যে অপশনটা আসবে আচ্ছা এখন কথা হচ্ছে ধারণ অঙ্ক করার সময় আমাকে অবশ্যই মানে এনতম পদের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশন এখানে ইনপুট হিসেবে দিতে হবে আমি জানি প্রথম ইকুয়েশনের জন্য মানে আমার যে সসীম ধারাটি আছে এটার জন্য এনতম পদের ইকুয়েশন হচ্ছে জাস্ট এন সো এটাকে আমি ইনপুট হিসেবে দিব এক্স দেওয়ার পর আমি লিমিট দিয়ে দিব আমি কত থেকে কত পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত ক্যালকুলেট করতে যাচ্ছি করার পর আমি ইকুয়াল বাটন প্রেস করব করার পর সে আমাকে আউটপুটটা দিবে সো তার মানে পাঁচ হাজার পঞ্চাশ তো আমরা জানি এক থেকে একশো পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে পাঁচ হাজার পঞ্চাশ আসবে আচ্ছা এটা খুবই সহজ কেস এখন আমরা একটু কমপ্লেক্স কেসে যাব সেটা হচ্ছে one by three plus one by three square plus one by three three cube plus one by three four এটা যদি ইনফিনিটি পর্যন্ত হয় মানে এটা হচ্ছে একটা অসীম ধারা এটা কিভাবে ক্যালকুলেট করব সো জিনিসটা প্রথমে একটু খটকা লাগতে পারে আসলে জিনিসটা যত খটকা লাগছে অত মানে কঠিন না মানে আমি যদি একটা জিনিস বলি যে অসীম যেই কনসেপ্টটা এটা আসলে একেবারেই একটা অ্যাবসলিউট ভ্যালু মহাকাশের জন্য অসীম যে দূরত্ব একটা অণুর জন্য অসীম দূরত্ব সেম না তাই না সো এই সিমিলার কনসেপ্ট ইউজ করে আমরা অসীম ধারারও সমাধান করতে পারি তাই না আচ্ছা এই জন্য আমাকে যেটা করতে হবে আমরা এই ইকুয়েশনটার হচ্ছে আগে ইনপুট হিসেবে দেই আমি বলেছি যে এই যে আমার ব্র্যাকেটের ভিতরে আমার এনতম পদের ইকুয়েশনটা দিতে হবে সো আমি যদি এটা এনতম পদের ইকুয়েশনটা লিখি তাহলে আমাকে লিখতে হবে one by three to the power x মানে এর মান হবে ওয়ান থেকে এন পর্যন্ত তাই না three to the power x এটা হচ্ছে আমার এনতম পদের ইকুয়েশন তাই না এখন আমি এটি হিসাব করব কত থেকে কত পর্যন্ত এক থেকে এখন কথা হচ্ছে আমি আপার বাউন্ডটা কত দিব আচ্ছা যেহেতু এটি ইনফিনিটি পর্যন্ত আমার হিসাব করতে হবে আমি আপার বাউন্ডটা কত দিবে সেটা জানি না তো আমরা কিছু এক্সপেরিমেন্ট করি ধরে নিচ্ছি আমি একশো পর্যন্ত ক্যালকুলেট করব ইকুয়াল বাটন প্রেস করি যেহেতু এই একশো পর্যন্ত ক্যালকুলেট করতে এটা করতে একটু টাইম লাগবে সো আমরা আমাদের একটু ওয়েট করতে হবে একশো পর্যন্ত ভ্যালুটা আসতে তার মানে একশো পর্যন্ত হাফ এটা যদি আমি ক্যালকুলেট করি ওকে ফাইন এখন আমি একশোটা চেঞ্জ করে এখানে দুশো করে দিই দেখি কি হয় সো দুশো করার পরও কিন্তু আমার ভ্যালুটা হাফই আসছে তার মানে ব্যাপারটা কি যেটা ধারা মানে মানে ব্যাপারটা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত হিসাব করতে বললে আমি আপার বাউন্ডটা মোটামুটি একটা মানে আমার যতটুকু হলে মনে হবে যে কি এই ভ্যালুটার পরে আর সিগনিফিকেন্স থাকবে না দশমিকের পরে ও পর্যন্ত নিলেই হবে আসলে বিন্যাস সমাবেশের অঙ্ক আসলে পানির মতো সহজ। যেহেতু আমি সব কিছুই কভার করছি তো ভাবলাম বিন্যাস সমাবেশের কয়েকটা অঙ্ক দেখিয়ে দেই। সো প্রথমে আমি টেন পি ফাইভ ক্যালকুলেট করে দেখাবো সো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের মতোই বলেছি যে নর্মাল মোডে সব কিছুতে রাখতে হবে আমাকে যে টেন দেন হচ্ছে আমি পি পি হচ্ছে কি যে এনপিআর এই বাটনটা প্রেস করবো তখন শিপ প্রেস করে এই হচ্ছে মাল্টিপ্লিকেশন বাটনটা প্রেস করবো পি ফাইভ সো আমার টেন পি ফাইভের ভ্যালু সে ক্যালকুলেট করে দিবে এখন যদি আমি টোয়েন্টি সি ফোর হিসাব করতে চাই টোয়েন্টি সির জন্য এই বাটনটা প্রেস করতে হবে সি ফোর তাহলে আমাকে টোয়েন্টি সি ফোরের ভ্যালু ক্যালকুলেট করে দিবে লেটসে আমি এইট ফ্যাক্টোরিয়াল হিসাব করতে চাই তাহলে এইট এই ফ্যাক্টোরিয়াল বাটনটা প্রেস করতে হবে ফ্যাক্টোরিয়াল সে আমাকে এইট ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করে দিবে মানে খুবই সহজ এখানে কোনো কমপ্লেক্সিটি নেই জাস্ট ডিরেক্ট আমি হচ্ছে দেখি নর্মাল মোডেই হচ্ছে দেখি আমি হিসাবগুলো করতে পারবো ওকে আমরা এখন কথা বলবো সংখ্যা পদ্ধতি নিয়ে কিভাবে আমরা সংখ্যার এক ফর্ম থেকে অন্য একটা ফর্মে কনভার্ট করতে পারি সো প্রথমে আমি যে এক্সাম্পলটা দেখাবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন সো আমার যে ডেসিমেল সংখ্যাটা আছে ফিফটি সিক্স এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব এই জন্য আমাকে প্রথমে মোডে গিয়ে সিলেক্ট করতে হবে যেই বেইজ এন মানে চার নম্বর মোড আচ্ছা এরপর আমি দেখতে পাচ্ছি এখানে ডিইসি লেখা তার মানে এখন আমি যে সংখ্যাটাই লিখব সেটা আসলে ডেসিমেলে আমি ইনপুট হিসেবে দিচ্ছি ফাইভ সিক্স তার মানে ডেসিমেলে ফিফটি সিক্স এখন আমি চাচ্ছি এটাকে বাইনারিতে কনভার্ট করতে এজন্য আমাকে এই বিআইএন লেখা আছে না এই বাটনটা প্রেস করতে হবে ডিরেক্টলি এই বাটন প্রেস করতে হবে তার মানে সে ফিফটি সিক্সের বাইনারিতে আমাকে কনভার্ট করে দিবে এখন যদি আমি এই হ্যাক্স বাটনটা প্রেস করি তার মানে ফিফটি সিক্সের হ্যাক্সা ডেসিমাল ভ্যালু সে আমাকে দিবে আচ্ছা ওকে এখন আমার একটা বাইনারি সংখ্যা আছে সেটাকে আমি চাচ্ছি ডেসিমেল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করতে আচ্ছা এই জন্য আমি বলে রাখি এখানে যেই ফর্মটা লিখা থাকবে আমি ইনপুট মাত্র ওই ফর্মেই দিতে পারবো এই জন্য যেহেতু আমি একটা বাইনারি সংখ্যা ইনপুট হিসেবে দিব এই জন্য আমি এখানে বাইনারি সিলেক্ট করে রাখবো তারপর আমি one zero one zero one zero one এই সংখ্যাটা প্রেস করব করার পরেই হচ্ছে আমি কনভার্সন করতে পারবো ডেসিমেলে কি আসে অক্টালে কি আসে তারপর হচ্ছে যে কি বাইনারিতে দিলে আমি হেক্সাডেসিমেলে কি আসে সো এই কনভার্সনগুলো করতে পারবো মানে খুব সহজ তাই না ওকে এখন যদি আমি আগের মোডে ফিরে যেতে চাই তাহলে আমাকে মোড থেকে কম সিলেক্ট করতে হবে এখন আমি কথা বলবো লিমিটের অঙ্ক নিয়ে এবং লিমিটের অঙ্কগুলো আমার খুবই পছন্দের ছিল স্পেশালি ক্যালকুলেটর দিয়ে লিমিটের অঙ্কগুলো খুব সহজেই আনসার ভেরিফাই করা যায় এবং এমসিকিউ আনসার করা যায় আচ্ছা সো লিমিটের অঙ্কগুলোর মধ্যে আমি যদি প্রথম যে মানে আমার অঙ্কটা আছে সেটা হচ্ছে limit x tends to zero sine ten x by x এটা আমরা ইভালুয়েট করতে হবে ওকে সো আমি তাহলে এই কোয়েশনটা ক্যালকুলেটরে তুলে ফেলি so sine sine ten x divided by x okay so এই কোয়েশনটা আমি যদি এক্স এর মান জিরো বসাই তাহলে উপরে হবে জিরো নিচেও জিরো তার মানে এটা আনডিফাইন্ড আসবে সো আমাকে বুঝতে হবে যে এক্স টেন্স টু জিরো এটা আসলে কি মিন করে এটা আসলে মিন করে এক্স এর মান এক্স্যাক্টলি জিরো না কিন্তু জিরোর কাছাকাছি তার মানে এই কাছাকাছি ব্যাপারটা পজিটিভ দিক থেকে হতে পারে আবার নেগেটিভ দিক থেকে হতে পারে যেমন এটা হচ্ছে দেখি এদিক থেকেও জিরো কাছাকাছি হতে পারে আবার এদিক থেকেও জিরো কাছাকাছি হতে পারে ওকে এখন আমরা তাহলে এটার মান ইভ্যালুয়েট করব আমরা ফাংশন অঙ্কগুলো যেইভাবে করেছিলাম একইভাবে তাহলে আমাকে ক্যালক বাটন প্রেস করতে হবে এক্স এর মান যদি জিরো দেয় তাহলে আমার কি আসবে এটা আনডিফাইন্ড আসবে ওকে আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি আমার হচ্ছে কি এক্স এর মান জিরোর কাছাকাছি হলে কি আসবে সেটা বের করতে আমার কি ইকুয়েশনটা আবার লিখতে হবে sine ten x by x okay so এখন এক্সের মান জিরোর কাছাকাছি সেটা আসলে এই মানে কাছাকাছি সংখ্যা আসলে এটা একটা মানে অসীম সেট অনেক সংখ্যা হতে পারে সো আমরা একটা সংখ্যা গেস করে নিই zero point zero zero zero zero one এটা হচ্ছে যে জিরো কাছাকাছি একটা সংখ্যা এটা দিলে তাহলে আমার এই sine ten x by x এর মানটা আসলো ওকে আমরা তাহলে এই সংখ্যাটা আরো ছোট করে ফেলি ওয়ান টেন ইনভার্স টেন তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা একটা সুন্দর ফর্মে এসেছে যেটা আমাদের হাতে যদি আমরা এই অঙ্কটা করতাম যেরকম আসতো ওই রকমই এসেছে তার মানে পাই বাই এইটিন তাই না এখন আমি যদি এই এক্স এর মানটা নেগেটিভ দিকে থেকে জিরোর কাছাকাছি নিই তাহলে কেমন আসে দেখি মাইনাস ওয়ান ইনভার্স টেন তাহলে কিন্তু পাই বাই এইটিন আসছে ওকে আমরা যদি এটা চেঞ্জ করে ওয়ান ইনভার্স মাইনাস টোয়েন্টি নেই তাহলে কত আসে তাহলে কিন্তু পাইবে বাই এইটিন আসছে তার মানে আসলে আমার জিরোর কাছাকাছি অসীম সেটের মধ্যে আমি যদি একটা কাছাকাছি সংখ্যা গেস করতে পারি তাহলে এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারবো তার মানে আমরা কি বুঝলাম যে আমাকে যখন বলবে লিমিটের অঙ্ক করার জন্য আমি আসলে ফাংশন যেরকম করে ওইভাবেই ক্যালকুলেট করব তবে আমার যে লিমিটটা দেওয়া থাকবে ওই লিমিটের কাছাকাছি একটা সংখ্যা দিয়ে আমি ফাংশন আমার ইভালুয়েট করব এখন আমার গেসটা যত কাছাকাছি হবে আমার আনসারটা তত অ্যাকুরেট হবে এখন সিমিলার ওয়েতে দেখি কে নিচের যে অঙ্কটা দেওয়া আছে limit x tends to three হলে one by x minus one by three এটার মান ইভ্যালুয়েট করতে পারে যারা যারা ইভ্যালুয়েট করতে পারবে তারা অবশ্যই কমেন্টে আনসারটি জানাবে ঠিক আছে আমরা যখন অঙ্ক করি আমাদের অনেক ধরনের কনস্ট্যান্ট লাগে যেমন আমি যদি বলি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত মানে ক্যাপিটাল জি এর মান কত তাহলে হয়তো এখন আমাদের মনে নাও পড়তে পারে অথবা যদি বলি জিজ্ঞেস করি প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান কত মনে নাও পড়তে পারে তারপর আরেক ধরনের জিনিস লাগে সেটা হচ্ছে কনভার্সন যেমন আমি চাচ্ছি ডিগ্রি ডিগ্রি থেকে ফারেনহাইটে যেতে অথবা মাইল থেকে কিলোমিটার যেতে অথবা পাউন্ড থেকে কেজিতে যেতে তখন এই জিনিসগুলো সবসময় আমাদের মনে থাকে না কিন্তু এই ক্যালকুলেটর যদি আমি ভালো মতো খেয়াল করে দেখি এই ক্যালকুলেটর যদি ঢাকনাটা আছে এর পিছনের দিকে মোটামুটি সব ধরনের কনস্ট্যান্ট এবং সব ধরনের কনভার্সনগুলো খুব ভালো মতোই দেওয়া আছে সো আমরা যদি এই জিনিসটি ইউজ করতে পারি তাহলে আমাদের এই প্রবলেমগুলো খুব মানে সহজেই সলভ হয়ে যাবে তাহলে এখন আমি দেখাবো কিভাবে আমি তাহলে এই কনস্ট্যান্টগুলো এবং কনভার্সনগুলো ইউজ করব আচ্ছা এখন আমি যদি বের করতে চাই যে আমার কনস্ট্যান্ট কত আই মিন হচ্ছে দেখি মহাকর্ষীয় যে ধ্রুবক আছে ক্যাপিটাল জি সেটার মান কত তাহলে আমাকে এখানে যেতে হবে এখানে যদি আমি ভালো মতো খেয়াল করে দেখি যে মহাকর্ষীয় ধ্রুবকের মান জি যদি আমি জানতে চাই তাহলে আমাকে থার্টি নাইন নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সো আমরা তাহলে দেখি কীভাবে আমরা সিলেক্ট করব সো প্রথমে আমি শিপ প্রেস করে সাত নম্বর বাটন প্রেস করব। কারণ হচ্ছে যে কি এই সাত নম্বর বাটনের এখানে আমি যদি ভালো মতো খেয়াল করে দেখি যে এখানে সিও এনএসটি লেখা আছে তাই না এই জন্য আমি শিপ প্রেস করে সাত নম্বর বাটন প্রেস করব। এরপর ক্যালকুলেটর আমাকে জিজ্ঞেস করবে যে জিরো থেকে ফর্টি যে কোনো একটা অপশন সিলেক্ট করো তখনই সে আমাকে ওই ভ্যালুটা দিয়ে দিবে এখন আমি বলেছিলাম আমি ক্যাপিটাল জি এর জন্য আমাকে থার্টি নাইন সিলেক্ট করতে হবে তখন সে আমাকে ক্যাপিটাল জি এর মানটা ডিসপ্লেতে দেখাবে six point six seven four into ten inverse eleven আচ্ছা এখন আমি যদি চাই যে প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট আছে এইচ প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট আছে এইচ সেটার মান বের করবো যেমন প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচের মান হচ্ছে দেখি জিরো সিক্স নাম্বারে তাহলে আমাকে কি করতে হবে জিরো সিক্স নাম্বারে অপশনটা দিতে হবে সো আমি আমি আবার আগের মতো করে সি প্রেস করে সাত নাম্বার বাটন প্রেস করবো তারপর জিরো সিক্স প্রেস করবো তাহলে আমার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ দিয়ে দিবে খুব সহজ তাই না এই জিনিসটা আমরা ইউজ করতে পারি এখানে আর অনেক ধরনের কনস্ট্যান্ট আছে আমরা এই সবগুলো কনস্ট্যান্ট হচ্ছে যে কি মানে যে কনস্ট্যান্ট আমাদের লাগবে ওই কনস্ট্যান্ট আমরা এখান থেকে সহজে ইউজ করতে পারবো ইভেন আমরা এই কনস্ট্যান্টটা হচ্ছে যে কি দিয়ে এখানে হচ্ছে যে কি আবার মাল্টিপ্লিকেশান হচ্ছে যে কি অথবা যোগ গুণ ভাগ যে কোনো কিছুই করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আসা যাক কনভার্সন ফ্যাক্টরে ধরি যে আমি আমার কাছে একটা মানে মেজারমেন্ট আছে যে মেজারমেন্টটাকে আমাকে ইঞ্চি থেকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে যে এই কনভার্সন ফ্যাক্টরটা ভুলে গিয়েছি সো আমি যদি ভালো মতো খেয়াল করে দেখি যে এই কনভার্সনের যে ব্যাপারগুলো প্রথমে যে এক নাম্বার ইউনিট কনভার্সন এক নাম্বারে ইঞ্চি থেকে সেন্টিমিটারের জন্য আমাকে এক নাম্বার সিলেক্ট করতে হবে তাই না আচ্ছা এখন আমি চাচ্ছি দুই ইঞ্চ সমান কত সেন্টিমিটার সেটা বের করতে তাহলে আমি ফার্স্টে দুই দিয়ে দিব হ্যাঁ দুই দিয়ে তারপর আমি কি করব শিপ প্রেস করে আট প্রেস করব কারণ হচ্ছে আমি যদি ভালো মতো খেয়াল করে দেখি যে আমার আটের হচ্ছে যে কি নিচে মানে উপরে ইউ এন ভি লেখা আছে মানে কনভার্সন আচ্ছা এখন আট প্রেস করার পর আমি হচ্ছে যে কি ইঞ্চি থেকে সেন্টিমিটারের জন্য আমাকে সিলেক্ট করতে হবে কত নাম্বার ইঞ্চি থেকে সেন্টিমিটারের জন্য আমাকে সিলেক্ট করতে হবে এক নাম্বার অপশনটা তাহলে আমি কি দিব জিরো ওয়ান দিব দেওয়ার পরে সে আমাকে টু ইঞ্চ থেকে সেন্টিমিটারে দিয়ে দিবে এবং আমি যদি এসডি বাটন প্রেস করি ফাইভ পয়েন্ট জিরো এইট খুব সুন্দর তাই না ওকে আমি তাহলে আরেকটা এক্সাম্পল দেখিয়ে শেষ করে দিব সেটা হচ্ছে আমি চাচ্ছি কেজি থেকে পাউন্ডে করতে কেজি থেকে পাউন্ড আমি যদি ভালো মতো খেয়াল করে দেখি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ওকে আমি চাচ্ছি এক কেজি থেকে পাউন্ডে কনভার্ট করতে okay twenty four so kg থেকে পাউন্ডে খুব ইজিলি হয়ে গেল সো এইভাবে আমরা হচ্ছে যে কনভার্সন এবং হচ্ছে যে কি কনস্ট্যান্টগুলো ইউজ করতে পারি খুব সহজে এখন আমি পরিসংখ্যানের অঙ্ক করব সো আমাদের যে ডেটাটা দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা এবং হচ্ছে পাশের হারের ডেটা দেওয়া আছে সেখান থেকে আমার গড় পাশের হার বের করতে হবে সো তাহলে আমি প্রথমে হচ্ছে কি মোড চেঞ্জ করব সেটা হচ্ছে আমাকে তিন নম্বর মোডে স্টেট অপশনটা সিলেক্ট করতে হবে পরিসংখ্যান অঙ্ক করার জন্য তারপর আমাকে বলতে হবে যে আমার যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কি সিঙ্গেল ভেরিয়েবল নাকি মাল্টি ভেরিয়েবল যেহেতু আমাদের এই প্রবলেমটা মাল্টি ভেরিয়েবল তাহলে আমি দুই দুই নম্বর অপশনটা সিলেক্ট করব ওকে দুই নম্বর অপশনটা সিলেক্ট করার পর আমি হচ্ছে যে ডেটাটা দেওয়া আছে সেটা আমি ইনপুট হিসেবে দিব প্রথমে এক্সের মধ্যে হচ্ছে আমি পাশের হারটা দিব প্রথমে হচ্ছে সেভেন্টি তারপর হচ্ছে এইটি তারপর হচ্ছে ফিফটি তারপর হচ্ছে নাইনটি তারপর হচ্ছে সিক্সটি অ্যান্ড ফাইনালি এইটি আচ্ছা এরপর এখন আমি দিব পাশের শিক্ষার্থীর সংখ্যা আশি তারপর হচ্ছে একশো বিশ তারপর হচ্ছে একশো তারপর হচ্ছে দুশো পঁচিশ তারপর হচ্ছে একশো পঁয়ত্রিশ তারপর হচ্ছে তিনশো আচ্ছা সো মোটামুটি আমি আমার ডেটাটা ইনপুট হিসেবে দিয়ে দিলাম টেবিলের মধ্যে এখন আমি কেটে দিব কিন্তু আমার মেমোরিতে ডেটাটা রয়ে গিয়েছে আচ্ছা আমি যদি এখন শিক্ষার্থীর সংখ্যা টোটাল কত সেটা বের করতে চাই তাহলে আমাকে যেতে হবে শিফট প্রেস করে এক নাম্বার মানে স্টেটে যেতে হবে তারপর তিন নাম্বার অপশনটা সিলেক্ট করব করার পর আমি জানি শিক্ষার্থীর সংখ্যাটা আমি ওয়াই ভেরিয়েবলে দিয়েছি তাহলে আমি কি সামেশন অফ ওয়াই যদি সিলেক্ট করি তাহলে সে আমাকে শিক্ষার্থীর সংখ্যাটা দিয়ে দেবে নয়শো ষাট আচ্ছা এখন যদি আমি চাই যে টোটাল যে আমার ভ্যালুটা আসলো মানে এক্স আই এবং ডব্লিউ এর সামেশান সেটা বের করতে তাহলে আমি কোথায় যাব আবার শিপ প্রেস করে এখানে গিয়ে তারপর হচ্ছে আমি তিনে যা তিন সিলেক্ট করব তারপর সামেশান অফ একশো মানে পাঁচ নাম্বার অপশনটা সিলেক্ট করব তাহলে আমি চুয়াত্তর হাজার পঞ্চাশ এটা পেয়ে গিয়েছি আচ্ছা এখন আমি এটাকে যদি সামেশান অফ ওয়াই দিয়ে ডিভাইড করি তাহলে আমি কিন্তু আমার যে ইয়াটা মানে অ্যাভারেজটা চাচ্ছি সেটা আমি পেয়ে যাব কত seventy seven point one three five তার মানে আমরা বুঝতে পারছি যে ক্যালকুলেটর ইউজ করে আমরা স্ট্যাটিস্টিক্সের মানে অনেক মানে এটা তো খুব সিম্পল প্রবলেম অনেক জটিল সমস্যা হচ্ছে থেকে আমরা সলভ করতে পারবো তো আমি আরও কয়েকটা জিনিস দেখাই আমরা আসলে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো এক্সপেরিমেন্ট করে আমরা যেসব স্ট্যাটিস্টিক্সের ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই হচ্ছে যে আমরা চেষ্টা করবো এটা দিয়ে করার তাহলে আমাদের কি হবে পরীক্ষার হলে আর ভুল হবে না ঠিক আছে ওকে এখন আমি যদি চার নম্বর অপশনে যাই চার এরপর আমি যদি এক্স সিলেক্ট করি তাহলে আমি কি দেখব টোটাল কতগুলো রো আছে হ্যাঁ আচ্ছা সেম আমি যদি হচ্ছে যে কি চার নাম্বারে গিয়ে আমি যদি চাই এক্সের গড় কত ওয়াইয়ের গড় কত সব কিছু হচ্ছে যে কি আমি আসলে হিসাব করতে পারবো ঠিক আছে স্ট্যান্ডার্ড ডেভিশন থেকে শুরু করে তার মানে অনেক কিছু আসলে করা যাবে আর কি এটাই হচ্ছে মেইন কথা আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি সো আমি ক্যালকুলেটরে বেসিক যা যা ছিল সবই দেখিয়ে ফেলেছি জাস্ট একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে ভেক্টর অঙ্ক সো আমি এতক্ষণ ধরে যা যা দেখিয়েছি ওই এক্সপিরিয়েন্সগুলো ইউজ করে যারা ভেক্টর অঙ্ক করতে পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে সো এছাড়া মোটামুটি সব কিছুই দেখানো হয়েছে সো আমি জাস্ট বলতে চাই যে কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানাবে কারণ হচ্ছে যে কি এটা এই ভিডিও রেসপন্সের উপর বেসিস করে আমি আই মিন হচ্ছে যে কি ডিপেন্ড করবে আমি এই ক্যালকুলেটর উপর ডিটেলস ভিডিও বানাবো কি বানাবো না ওকে সো এ পর্যন্ত সবাই ভালো থাকবে আর হচ্ছে যে কি বেশি বেশি করে ক্যালকুলেটর প্র্যাকটিস করবে অবশ্যই সব কিছু বেসিক আগে হাতে কলমে শিখতে হবে বেসিক শিখতে হবে কিন্তু ক্যালকুলেটর হচ্ছে যে কি প্র্যাকটিস করবে এই জন্য যাতে করে যে কোনো কিছু সহজে ভেরিফাই করা যায় আর এটা তো অ্যাডমিশন টেস্টে হচ্ছে যে কি একটা এক্সট্রা মাইলেজ দিবে খুব তাড়াতাড়ি করতে পারলে যে কোনো problem okay that's all thank you very much for watching bye